দেখা পাচ্ছি দুদিকে দুটো চ্যাম্পিয়ন টিম একদিকে আমাদের আমাদের একদিকে আছে আমাদের ও অন্যদিকে আছে মাসু মাসু জয়গুরু এন্টারপ্রাইজ কালাম একাদশ এবং সিন্ডিয়া ক্যাটারার সরহাট মাসুম একাদশ সিন্ডিয়া একাদশ এর হয়ে খেলছে ছোটো কালাম সাইফুল জুলফিকার মাসুম আহমেদ এবং আমাদুল্লাহ এবং কালাম একাদশের হয়ে খেলছে কালাম টয় সাদ্দাম আক্তার এবং ইজাজ এবং গোলকিপার দিব্যেন্দু খেলাটা খুব সুন্দর খেলা হবে শুরু হয়ে গেছে হাই ভোল্টেজ একটা match Masum Masum to Saiful Saiful pass করতে না করলেন সায়েন্স সুরাজ নেই দাদা আজ সাইন সুরাজ নেই খেলছে বললাম কালাম একাদশ এবং মাসুম একাদশ সাদ্দামের পায়ে বল সাদ্দাম দিয়েছে ইজাজকে ইজাজ ডিফেন্স উনি কালামের উদ্দেশ্যে গোল হতে পারে না গোল হলো না উঠে উঠেছে সেভ করে দিল এখন কালামের পায়ে বল কালাম থেকে টয় টয় পাস করতে পারলো না মাসুদ হ্যান বল না হয়নি দেয়নি কালাম ছোটো কালাম ছোটো কালামের পায়ে বল টয় শট করেছে সুন্দর শট করেছিল ওইটা নয় হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমাকে বলে দেখিস রে জুলফিকা না বলা তো করতে পারলো না না নেই নেই দাদা নেই ইজাজ ইজাজের পায় বল ইজাজ বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিল কালামের উদ্দেশ্যে ফরওয়ার্ডে না ছোটো কলাম ছোটো কলামের পায়ে বল শর্ট করেছে ঢুকে দিল ইজাজ বল এখনও রেখেছে টয় খুব সুন্দর ব্যাগগুলির সাথে আহমেদ আহমেদের পায়ে বল আহমেদ আত্মার রেখে নিয়েছে বলটা আত্মারের শট সুন্দর আমাদুল্লাহ সে করে দিল কালামের পায়ে বল বল সত্যি খুব খেলা সুন্দর হচ্ছে কেউ কাউকে ছাড়ছে না একটুও ছাড়ছে না আমাদের আহমেদ আহমেদ টু সাইফুল আত্মার আক্তার মারছেন সুন্দর সুন্দর সুন্দর খেলা সুন্দর দিয়েছে পারতো নিয়েছে বল নিয়ে ইজাজ ডিফেন্স গুড গুড সুন্দর খেলা হচ্ছে যেন ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গল খুব সুন্দর ম্যাচ হচ্ছে হ্যাঁ না তুলে কে বলে দেখ হেড পেলো না জুলফিকার ইজাজ বলটা বাড়িয়ে দিল কালামদার উদ্দেশ্যে খাও খাও শট নিয়েছিল আফতাব কিন্তু মাসও মারতে দিল তো কালাম বল আছে ইজাজ একটু রাখবে কোথায় খেলা হচ্ছে দাদা এটা হচ্ছে ভাদুরা সরহাট থেকে ভাদুরা ভাদুরা থেকে একটু ঢুকতে হবে পাঁচ মিনিট ভাদুরা হাই স্কুল থেকে পাঁচ মিনিট শঙ্কর পারুলিয়া স্কুল মাঠ ওখানেই খেলা হচ্ছে স্কোর শূন্য শূন্য বড় কলাম শূন্য ছোট কলাম শূন্য কালামে সাদ্দামের পায় বল ও বাড়িয়ে দিয়েছে দেখা যাক খেলানোর উদ্দেশ্যে আফতার না ঠিক শট হলো না সুন্দর খেলা হচ্ছে তো সেমি কোয়ার্টার ফাইনালে ম্যাচ দুটো আগের ম্যাচটাও খুব সুন্দর হয়েছে ম্যাচটাও খুব সুন্দর হচ্ছে স্কোর এখনও শূন্য শূন্য আমরা তুলে দিয়েছি জুলবিকার উদ্দেশ্য পেল না সাইফুল এবং আত্মার দুজনের মধ্যে না কেউ বল পেল না আমাদের চ্যানেলের নাম আবরার ইন্ডিয়ান্স যেটা থেকে লাইভ করছি এটাই দাদা ফ্রি কিক ফ্রি কিক নিচ্ছে আফতার নিয়েছে না একেবারে এলোমেলো সব যেমন ব্যাটারি ক্যামেরার চার্জ হচ্ছে তো আটটা আটটা বল নিয়ে যাচ্ছে না খুব সুন্দর খেলা কখনো একসাথে খেলে কখনো বিপরীত খেলা কিন্তু একই খেলা কেউ কাউকে ছাড়ে না সুন্দর খেলা হচ্ছে আমাদের আমার থেকে সাইফুল বল বাড়ি দিয়েছে আপনাদের কাছে বল তুলে দিয়েছিল কালাম সেটা রুখে নিল সাদ্দাম কালাম না হলো না ট্রাই করেছিল ব্যাগগুলি দিয়ে গোল করার কিন্তু গোল হলো না সামিম না সামিম ফাউল দিয়ে দিল সুলফিকারের যদিও শট সুন্দর ছিল কিন্তু লোককে পৌঁছায় না সাইড থেকে বার হয়ে গেল টাচ নিয়েছে আহমেদ জুলফিকার উদ্দেশ্যে জুলফিকার বলটা কন্ট্রোল করতে পারলো না সাইফুল কালাম ছোট কালাম জুলফিকারের উদ্দেশ্যে জুলফিকার এখনো পায়ে বল রেখেছে দেখা যাক এটা সুযোগ পেয়েছে কখন ও গোড়া হাঁটু হাঁটুতে চোট পেয়েছে আপনার দু একটা আমি বলছি শোনো ফটো তোলো দুজনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোল হ্যাঁ সাদ্দামদারা চার এক না পাঁচ এক গোলে জিতেছে চার এক গোল চার এক গোল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চার এক গোলে জিতেছে সাদ্দাম একাদশ সোহানা অ্যান্ড সুনাইনা খেলাটা জমে উঠেছিল এখন কলম ছোটো কলা সব নিয়েছিল কিন্তু কলমের গায়ে দেখে আবার বলটা যে দলের দিকেই এসে গেল জুলবিকা বলটা ঠিকভাবে নামাতে পারলো না কালাম চেষ্টা করেছিল হয়নি এখনও ছোটো কালামের পায় বল কালাম ভার্সেস কালাম সুন্দর শট নিয়েছিল কিন্তু টার্গেট না টার্গেট থেকে একটু বাইরে জাস্ট ওনার নিজের মুখেও আফসোসটা দেখা যাচ্ছে শটটা খুব সুন্দর ছিল নিজের মুখে উনি আফসোস করছে তোকে আমি বলছি তুই এই করতে পারছি না কালাম হেড নিয়েছে পেয়েছে সাদ্দাম সুযোগ আছে না বলকি আমাদুল্লাহ একদম সচেতন উঠে এসে বলটা ক্লিয়ার করে দিল সাইফুল ফাউল চয়কে ফাউল করলো জামাটা পছন্দ জামাটা দিয়ে দে জয়গুরু এন্টারপ্রাইজ জিরো ইন্ডিয়া ক্যাটারাস সরহাট জিরো স্কোর শূন্য শূন্য Thank you. জামা এই কি হলো দেখ দেখ তাড়াতাড়ি বালা করে বালা একটু সমস্যায় নেটওয়ার্ক উড়ে গিয়েছিল এই কারণে একটু সমস্যা হয়েছিল আরো জুম কমান একটু ডান দিকে একটু ডান দিকে কর